নাকের নাম শুনছেন না আপনারা সবাই ডক্টর জাকির নাকের নাম শুনছেন না আপনারা সবাই উনি কেমনে বউ পাইছে এটা একটা ছোট্ট কথা উনি বলছিলেন এবং এই বক্তব্যের মাঝে ধৈর্যের প্রতীক যে উনি এটার প্রমাণ আমি পেয়েছি উনি বললেন যে how I selected my life partner এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু বলছি যে এত বড় একজন ফেমাস মানুষ এত বড় একজন যোগ্য ব্যক্তি কেমন করে বউ খুঁজে বের করেছে এটা জানার দরকার সকলের আছে না নাই দেখেন ধৈর্যের ফলটা কত সুন্দর হয় উনি বললেন যে আমি যখন আহমদ দিদাদের সঙ্গে সাক্ষাৎ করেছি তখন থেকে আমি একজন ভালো প্র্যাকটিসিং মুসলমান হতে পেরেছি এবং দাওয়াতের ময়দানে কাজ করা স্টার্ট করেছি একটা টাইম আমি মনে করতাম যে আসলে একজন ভালো স্ত্রী খুঁজে বের করা it's very easy matter it's it's very simple আমি এটা মনে করতাম যে এটা কোনো বিষয়ই না আরে আমি ডক্টর জাকির নায়ক হাজার হাজার বিধর্মীদের সামনে ইসলামকে প্রেজেন্ট করি ইসলামের কথাকে প্রমাণ করি কোরআনকে প্রমাণ করি আমি যদি একটা বউকে না নিয়ে আসতে পারি তাহলে আমার কি হইল এটা উনি ভাবতেন যে ইটস ভেরি সিম্পল ম্যাটার কিন্তু যখন উনি কোরআন সুন্নাকে খুব অবজার্ভ করলেন রিসার্চ করলেন তখন তিনি বুঝতে পারলেন যে ইটস ভেরি হার্ড এটা সহজ না কঠিন এটা কঠিন এটা এত সহজ না তো যেটা হলো সেটা হচ্ছে উনি ওনার বোনকে বললেন যে আমি যাকে বিয়ে করব তাকে যে আহামরি সুন্দরী হতে হবে the matter is not like that খুব বেশি সুন্দর হতে হবে না বাট দুইটা কোয়ালিটি মাস্ট কয়টা কোয়ালিটি মাস্ট দুইটা এক number she should be religious সে হবে ধার্মিক কারণ রসুল বলেছেন একজন মেয়েকে বিয়ে করে তুমি যদি সফল হতে চাও become successful by selecting the one who has religion character and contact যার চরিত্র ভালো যার ধার্মিকতা ভালো যে ধার্মিক তাকে বিয়ে করো তুমি সবচেয়ে বড় সফল পুরুষ হয়ে যাবে সোমাল্লাহ পড়া উনি বললেন যে number one quality is she should be religious সে হবে ধার্মিক this is number one quality আর number two is she should be দায়ী তাকে একজন ইসলামের প্রচারক হতে হবে এই দুইটা কোয়ালিটি যারা ভেতরে পাবেন যদি ভালো মনে হয় আমি বিয়ে করতে রাজি আছি অবাক করা বিষয় হচ্ছে এটা শোনার পর থেকে ওনার বোন যতগুলো মেয়ের ইন্টারভিউ নিয়েছে নিজের ভাইয়ের মানে বউ বানাবার জন্য মানে ভাবি বানাবার জন্য প্রত্যেকটা মেয়ে লাগাতার দুই বছর ফেল মারছে দুই বছর একাধারে ফেল এদিকে ডক্টর জাকিনা একটু ডিপ্রেস যে কিরে দুই বছর পার হয়ে যাচ্ছে এখন বউ পাওয়া যায় না আজীব তামাশা আজীব ব্যাপার তো দুই বছর পরে উনি জানতে পারেন যে আমাদের শহরের পাশে আর একটা শহর আছে এই শহরটার নাম হচ্ছে পুনা বা পুনে বলে সেখানে একজন মেয়ে থাকে এবং সে মেয়েটা খুব ধার্মিক and she is the head she is the president of ladies Islamic দাওয়া অর্গানাইজেশন এবং সেই মেয়েটা একটা মহিলাদের একটা ইসলামিক বড় অর্গানাইজেশন আছে সেটার হেড হচ্ছে এই মেয়েটা অর্থাৎ এই মেয়েটা দায়ী দুইটা কোয়ালিটি আছে না নাই দুইটাই আছে তো ডক্টর জাকির বোনকে বললেন যে ঠিক আছে লেটস গো টু পুনা চলেন পুনায় যাই তো যখন পুনায় গেছে তারা মেয়েটা কিন্তু জানে না যে তারা কোন উদ্দেশ্যে আসছে মেয়েটার সঙ্গে নর্মালি সাক্ষাৎ করেছে নর্মালি সাক্ষাৎ করেই ডক্টর জাকির নায়কের পছন্দ হয়ে গেছে সুমানুল্লাহ তো যখন পছন্দ হয়ে যায় তখন একটা মিটিং অ্যারেঞ্জ করেছে তো মিটিংয়ে ডক্টর জাকির নায়ক এবং সেই মেয়ের সাথে তার কথা হয় এবং আসলে it's totally God gifted good wife is God gifted এটা আল্লাহ প্রদত্ত যার কপাল ভালো সে পায় আর যার কপাল নাই পায় না তো উনি যখন কথা বললেন উনি বললেন এটা হচ্ছে আমার জীবনের প্রথম মেয়ে যার সঙ্গে আমি বিয়ের উদ্দেশ্যে কথা বলেছি এবং she was the lady she was the most beautiful lady that I ever seen in my life এত সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখি নাই এটা উনি ওনার বক্তব্যে বলেছেন এবং উনি ঠিক সেই মেয়েটাকে বিয়ে করেছেন তো এটা বলছি এই জন্য যে উনি যে এই যে দুই বছরটা ধৈর্য ধারণ করেছে এই জন্য ওনাকে সত্যিকার অর্থে একজন ভালো বউ দিয়েছে একজন জবান খুলে বলেন তিনি কে you have to wait and you have to be patientful personality যে কোনো ক্ষেত্রে আমরা এই ধৈর্যের প্রমাণটা দিব তো ইনশাআল্লাহ হ্যাঁ, তুমি আমাদের সবাইকে প্রতিটা ক্ষেত্রে ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করণীয় আমরা সকলে পড়ছি আমিন